আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা শিখব কিভাবে আপনারা ভিডিও প্রমোশন করবেন ফেসবুকের মাধ্যমে এটা সব থেকে বেশি করে যারা মূলত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাই সব থেকে এটা বেশি করে এটা মূলত ফেসবুক এই অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে তাদের ভিডিওগুলো মানুষের কাছে খুবই মানে অনেক কম খরচে খুবই বেশি মানুষের মানে অনেক মানুষের কাছে সরাই দিতে পারে মানে ভিডিওটা প্রচার করতে পারে অনেক বেশি তো এইটার ভিতরে আমি আগে বলছি যে সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটর যারা মূলত ফেসবুকের ভিতরে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ফেস অথবা তাদের পরিচিতি পাওয়ার জন্য মূলত এই এই প্রমোশনটা করে এটার বাজেটও খুব বেশি যে লাগে এরকম না মাত্র একটা মানে নির্দিষ্ট একটা অ্যামাউন্টে অনেক পরিমাণে মানুষের কাছে দেখানো যায় যেমন আমাদের দশ হাজার যেমন আমরা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন আর্ন করি page like conversion catalog sales আরও ইত্যাদি অ্যাপ আছে যেটা দেখা যায় যে দশ হাজার পাঁচ হাজার মানুষের কাছে রিস্ক করাইতে গেলে আমাদের প্রায় প্রায় প্রতিদিন পাঁচ ডলার মনে করেন দশ ডলার করে খরচ হয় কিন্তু এখানে এর থেকে অনেক বেশি মানুষের কাছে প্রচার করা যাবে মানে রিস্ক করানো যাবে সেক্ষেত্রে আমাদের বাজেটটা এর থেকেও আরও কম প্রাইজের ভিতরে মানে হয়ে যাবে আর কি তো এটাই দেখব এটা কিভাবে করতে হয় তো আমরা প্রথমেই আমরা চলে যাব ফেসবুকে ওকে ফেসবুকে চলে আসলাম এখান থেকে আপনারা অ্যাড ম্যানেজার লিখলেও চলে আসবে অথবাটা সরাসরি আমার মতো করে অ্যাড ম্যানেজারে ক্লিক করে চলে আসতে পারবেন তো আমরা লাস্টের দিকে দেখব এটা কীরকম হয়ে থাকে তো এখানে আমাদের মোটামুটি অনেকগুলো অ্যাড রান করা আছে আমি যদি দেখি এখানে অনেকগুলো অ্যাড রান করা হয়েছে অনেক কোম্পানির অনেক আগে করছিলাম হ্যাঁ তো এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইন কিন্তু এই অ্যাড ক্যাম্পেইন রান করার আগে আপনারা মানে চলে যাবেন হচ্ছে এখানে টুলসে টুলস থেকে চলে যাবেন বিলিং ইনফরমেশন ইন্টারে চাপ দিয়ে মানে হচ্ছে নতুন একটা উইন্ডো চালু করে এখানে আপনারা বিলিং ইনফরমেশনটা কমপ্লিটলি পূরণ করে নেবেন এখানে পেমেন্ট সেটিংস আছে পেমেন্ট সেটিংসটা ক্লিক করবেন পেমেন্ট সেটিংসে এখানে আপনার কার্ডটা অ্যাড করবেন এখানে অনেক ধরনের কার্ড অ্যাড করার অপশন আছে হ্যাঁ আপনারা এখান থেকে আপনাদের কার্ডটা অ্যাড করে নেবেন আর কি তো এটা করা শেষ হলে আমার মতো করে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ বা ক্রিয়েট এখানে আমরা অ্যাডটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করব তো আমরা এখানে আমরা যেহেতু ভিডিও ভিউয়ের জন্য মূলত বিজ্ঞাপনটা রান করব এখানে আমাদের সিলেক্ট করতে হবে অ্যাওয়ারনেস এখানে আমরা এটাতে ক্লিক করতে পারি আরও অনেকগুলো আছে কিন্তু সব থেকে ধরেন ওইটাতেই ভালো ফলাফল আসে অ্যাওয়ারনেসটা আবার চাইলে আমরা এঙ্গেজমেন্ট থেকেও কিন্তু আমরা ভিডিও বিজ্ঞাপন রান করতে পারবো সেম একই কথা ঠিক আছে এখান থেকেও হবে এখান থেকেও হবে তো আমরা অ্যাওয়ারনেস থেকে করলে মানুষের বেশি দেখানো যাবে মানে রিজ সংখ্যা অনেক বেশি হবে তো আমরা দেখেন এখানে এটা সিলেক্ট করে আমরা কন্টিনিউতে ক্লিক করব দুটা একই জায়গায় চলে আসে ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশন নাই আমরা শুধু মানুষকে আমাদের ভিডিওগুলো দেখাবো যাদের পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে তো আমরা এখানে যে কোনো একটা নাম দিয়ে দিব আপনার যেরকম পছন্দ হয় মানে আপনাদের যেরকম পছন্দ হয় আমি যেমন দেখতে পারি হচ্ছে আমার একটা নাম দিয়ে দিলাম অথবা বিডি শপ শপিং ওকে এটা লেখলাম দিয়ে একটা নাম দিতে পারেন এখানে যা খুশি দিতে পারেন কিছু যায় আসে না এটা আমি আগেও বলছি এখনও বলতেছি এখানে এটা কমপ্লিট করার পরে নেক্সটে ক্লিক করবেন তো এখানে আবার অ্যাডসেট নাম দিতে বলবো এখানে আপনার মনের মতো একটা নাম দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন বিডি শপিং একটা নাম দিয়ে দিলাম তো এখানে আমি চাচ্ছি যে আমেরিকান ড্রিম এটাতে আমি মূলত এই পেজটাতে মূলত একটা রান করব আমার চিন্তা ভাবনা আছে তো আমি এটা অবশ্যই এখানে দিয়ে দিব যদি আপনার আরও কোনো পেজ থাকে তাহলে এখান থেকে ওই পেজটা সিলেক্ট করে দেবেন এখানে ক্লিক করলে সকল ধরনের পেজ আপনার কাছে চলে আসবে আশা করি এটা করতে পারবেন এখান থেকে আমাদের পেজটা আমরা যেটা এখানে এটা সিলেক্ট করে দিছি তো এবার আসি নিচের দিকে এখানে আরও কিছু জিনিস আছে রিস আছে ওকে এখানে দেখি রিসের ভিতরে কি আছে রিস আছে ইমপ্রেশন আছে অ্যাড আছে থাউজেন্ড এটাও দিতে পারি আমরা ওকে তো আমরা রিসি দিব ওকে আমরা এখানে বাজেটটা আমরা সিলেক্ট করব মোটামুটি এখানে তিনশো পঞ্চাশ টাকা সিলেক্ট করছি আমরা যদি পাঁচশো টাকা করি দেখি কীরকম আসে প্রায় আমাদের মানুষকে দেখাবে হচ্ছে প্রায় এক পঞ্চাশ হাজার থেকে এক লাখ মানুষ রিস করবে ঠিক আছে এই এখানে একটা মিডি মানে মিনিমাম একটা রেজাল্ট বলতেছে যদি আমরা ভিউয়ের জন্য দিই তাহলে আমাদের নিচেরটা সিলেক্ট করতে হবে তাহলে ভিউ চলে আসবে দেখেন থাউজেন্ড পার ভিউ ওকে এখানে একটা নির্দিষ্ট ভিউ চলে আসবে এখানে মানে এতগুলো মানুষ ক্লিক করবে মানে আমাদের ভিডিওগুলো দেখবে আর কি তো আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর নির্ভর তো এখানে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন যদি আপনার ভিউ লাগে তাহলে নিচেরটা দিতে হবে ঠিক আছে এখানে তাহলে এটার উপর ভিত্তি করে হবে আর যদি মনে করেন না শুধু আমাদের উদ্দেশ্য মানুষকে দেখানো আমার রিস্কগুলো ধরে রাখা এই মানুষের কাছে পরবর্তীতে আমরা যদি কোনো ভিডিও সারি সেটা যেন শো করে তাহলে আপনাকে উপরেরটা রিস্কটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এটা যেহেতু আমি বলতেছি যে আমি কম টাকায় মানুষকে দেখাবো আমার কোনো অন্য কোনো উদ্দেশ্য না জাস্ট আমাকে প্রচার করা যদি আমার উদ্দেশ্য থাকতো ভিউ বাড়ানো তাহলে আমি নিচেরটা সিলেক্ট করতাম ঠিক আছে তাহলে আমি এঙ্গেজমেন্ট থেকে আরও ভালোভাবে ভিউ মানে অ্যাড ক্যাম্পেইনটা রান করতে পারতাম কিন্তু আমি এটা করতেছি না কারণ হচ্ছে আমার উদ্দেশ্য শুধুমাত্র আমার ব্র্যান্ড বাড়ানো বা আমার মানুষ যেন আমাকে চিনতে পারে সেই জন্য কাজ করব আমি সেজন্য আমি এটা সিলেক্ট করলাম তো এখানে অনেকজনে আছে অনেকভাবে করে ওকে এটা ফিডব্যাক দিয়ে দিলাম ফিডব্যাক দিয়ে চাইতেছে ওকে এটা কিছু না ad error ad set error okay তো এটা কমপ্লিটলি করার পরে আপনি চাইলে দুইটার একটা ইউজ করতে পারেন এখানে আরও আছে ইমপ্রেশনের জন্য পার সেকেন্ড ভিউর জন্য এখানে ভিউ চাইলে ভিউ হবে এই যে দেখেন টু সেকেন্ড ভিউ এখানে মোটামুটি আপনি দুই সেকেন্ড কন্টিনিউ ভিডিও ভিউ আসছে এখানে প্রায় আট হাজার থেকে পঁচিশ হাজার ভিউ হবে মানুষ রিস করবে হচ্ছে এত থেকে এত তো আপনি এটাও সিলেক্ট করতে পারেন এখানে ভিউ অ্যান্ড হচ্ছে আপনি চাইলে রিস এই দুইটার দুইটার যে কোনো একটা ইয়া করতে পারেন এখন মনির ভাই বলেন আপনি কি করবেন আপনার কোনটা লাগবে বলেন ভিডিও ভিউ নাকি মানুষকে দেখানো শুধু আপনার ব্র্যান্ডটা বাড়ানোর জন্য তাহলে সেই বিজ্ঞাপনটাই রান করুন হ্যালো ওকে তাহলে আমরা দুই সেকেন্ড করে এটাই সিলেক্ট করব করে আমরা নিচের দিকে আসব এবার আমরা বাজেটটা এখানে পাঁচ ডলার আমরা পাঁচশো টাকা করে দিই হ্যাঁ পাঁচশো টাকা করে দিই সোদাসুদি ওকে ভিডিও ভিউ এখানে দুই মিনিট করে কন্টিনিউ ভিউস হবে ভিডিও ভিউস হবে তো এটা দেওয়ার পরে হ্যাঁ। রিভিউটা কি ফেসবুকেই হবে? হ্যাঁ, হ্যাঁ ফেসবুকের ভিডিওতে হবে। যে ভিডিওটা আপনি প্রচার করবেন সেটাতে হবে। ওকে। যদি ভিডিও থাকে আর ফেসবুকে প্রচার করি ওইটা তাহলে ওখানে অন্য সিস্টেমে করতে হবে। ঠিক আছে? ইউটিউবের এখান থেকে মূলত ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়াইতে পারবেন ভালোভাবে। সেটা আমি দেখাবো সমস্যা নাই। তো এই কথাটা বলার কারণে একটু ভালো হইলো। কারণ হচ্ছে আমরা চাইলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াইতে পারি সেটা দেখতে পারবো, হ্যাঁ? চাইলে আমাদের ভিডিওটা যদি দেখে কেউ ধরেন আমি এখানে টিপস আর্নিং টিপস শেয়ার করতেছি ধরেন তো আমাদের ভিডিও দেখে কারো ভালো লাগলে আমরা এখানে যদি আমাদের ইউটিউবের ভিডিও লিঙ্ক বলে দেই অথবা ইউটিউবের সাবস্ক্রিপশন করার জন্য যে লিঙ্কটা থাকে মানে আমাদের ইউটিউবের মেন লিঙ্কটা যেমন আমার আছে ফ্রিলান্সার রাজু লেখলে চলে আসে এটা হচ্ছে এখানে যদি আমি ইউআরএলটা দিয়ে দিই মেন ইউআরএলটা আমাদের চ্যানেলের ইউআরএলটা তাহলে কিন্তু আমাদের ওইখানে ক্লিক করলে কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে যাবে চাইলে যে কেউ সাবস্ক্রাইব করতে পারবে ঠিক আছে তো এটা আমি দেখাচ্ছি এখন মাথার উপর দিয়ে চলে যেতে পারে তো এখানে দেখেন ডেলি যেটা আমরা পাঁচ ডলার দেওয়ার পরে স্টার্ট টাইম এটা নিয়ে কথা বলার দরকার নাই আমি এর আগে অনেকগুলো কথা বলছি এটা নিয়ে স্টার্ট টাইম যখন থেকে শুরু হবে এবং ইন টাইম যখন থেকে শেষ হবে মানে আপনি যখন শুরু করতে চাচ্ছেন যে কয় তারিখ থেকে অ্যাডটা শুরু হবে তাহলে ওই ডেটটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং যদি মনে করেন যে আমার ইয়ারটা তিন দিন চলবে পাঁচ দিন চলবে তারপরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তাহলে আপনাকে ইন টাইমটা দিতে হবে তো সেম ইন টাইমের এখানে এসে আমরা ক্লিক করবো তাহলে ইন টাইম হয়ে যাবে আর যদি মনে করেন না ইন টাইম দরকার না ম্যানুয়াল এসে যখন বাজেটটা দেখবো ম্যানুয়াল এসে আমি এগুলো দেখবো দেখার পরে মনে হলে আমি বন্ধ করবো মনে হলে বন্ধ করবো না সেটাও করতে পারেন তো এটা করার পরে আমরা নিচের দিকে আসবো একটু আমরা নিচের দিকে দেখেন আছে লোকেশন দেওয়া আছে আমরা অবশ্যই এটা বাংলাদেশ দিব যেহেতু আমি বাংলাদেশে ব্র্যান্ডিংটা করতে চাচ্ছি তো এটা বাংলাদেশ দেওয়ার পরে এবার আমরা বয়েসটা সিলেক্ট করব অবশ্যই এটা হচ্ছে ফ্যাশন রিলেটেড একটা পেজ তো আমি চাচ্ছি যে এই পোশাকটা মানে আমাদের যে পেজটা আছে এখানে যে প্রোডাক্টগুলো আছে এটা সব থেকে ভালো রেজাল্ট হবে চল্লিশ আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত খুবই ভালো হবে এবং জেন্ডার আমরা চাইলে ম্যান এবং ওম্যান দুইটাই দিতে পারি আপনার যদি নির্দিষ্ট ক্যাটাগরি থাকে যে এটা ম্যান রিলেটেড বা ওমেন রিলেটেড তাহলে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে যদি আমরা ওমেন করি দেখি কীরকম আসতে পারে আমাদের এখানে একটা রেজাল্ট মিনিমাম একটা রেজাল্ট দেখাচ্ছে তারা আর যদি ম্যান হয় তাহলে দেখি একই মানে প্রায় একই কাছাকাছি আর কি বাইশ হাজার সাত হাজার ওকে দেখি ওম্যানে ওকে সেম ঠিক আছে ব্যাপার না তো আমরা অল জেনারেট দিলে একই আসে তো আমরা চাইলে ধরেন এটা আমার পেজটা হচ্ছে ধরেন আমেরিকান ড্রিম এরকম কিছু একটা ওকে যাই হোক আমরা চাচ্ছি যে এটা মূলত মেয়েদের জন্য হ্যাঁ আমি ওমেনটা দিয়ে দিলাম এবং ডিটেল টার্গেটিং আজকে আমি ডিটেল টার্গেটিং নিয়ে কথা বলবো কারণ হচ্ছে ডিটেল টার্গেটিংয়ের একটা শর্টকাট পদ্ধতি দেখাই যে কীভাবে আপনারা ডিটেল টার্গেটিংগুলো করতে পারেন বা ইন্টারেস্টেড পার্সনগুলো খুঁজে বের করতে পারেন যেহেতু আমাদের এখানে বিহেভিয়ার বা আদার্স অনেকগুলো ইয়ে আছে যেমন বিহেভিয়ার ইন্টারেস্টেড ডেমোগ্রাফিগুলোগুলো প্রয়োজন নাই তো আমি চাচ্ছি যে শুধু ইন্টারেস্টেড পার্সনগুলোই আমি খুঁজে বের করব তো এর জন্য সবথেকে সহজ একটা টুলস আছে আমরা যদি বলে থাকি সেটার নাম হচ্ছে আপনারা গুগলে এসে সার্চ করবেন ফেসবুক ইন্টারেস্টেড টার্গেটিং টুলস এটা লিখলে সার্চ করলেই পেয়ে যাবেন আমরা যারা কাজ করছি এখানে সব থেকে ইঞ্জিন স্কাউটে এটা সব থেকে বেটার একটা টুলস আমি নিজেও এটা ইউজ করি কখনো কখনো যদিও এখন ফেসবুক ম্যাটা আসার পরে এগুলো খুব একটা প্রয়োজন হয় না তো আপনি চাইলে এইভাবে করতে পারেন এখান থেকে হ্যাঁ তো ধরেন আমি এটা করতে চাচ্ছি ধরেন এখানে আছে হচ্ছে ফ্রি ইঞ্জিন স্কাউটে আমরা ডট কমে এখানে এসে আমি একটা ট্যাব চালু করি এটা করার জন্য ওকে এখানে ধরেন আমি লিখতে চাচ্ছি ফ্যাশন ওকে ফ্যাশন লিখে সার্চ করি যেহেতু আমাদের প্রোডাক্টগুলো ফ্যাশন হ্যাঁ তো দেখি আসে কি না কীরকম রেজাল্ট আসে তো দেখেন এখানে ফ্যাশন রিলেটেড মোটামুটি অনেকগুলো তারা ইন্টারেস্টেড মানে কিওয়ার্ডগুলো তারা ফাইন্ড করে দিয়েছে যেমন বেবি ফ্যাশন হতে পারে এখানে আপনার যেগুলো যায় যেমন আর্ট অ্যান্ড ফ্যাশন তারপরে আফ্রিকান ফ্যাশন এরকম অনেকগুলো অ্যামাজন ডট কম ফ্যাশন এরকম বিউটি অ্যান্ড ফ্যাশন এরকম যেগুলো মেন মেন কিওয়ার্ডগুলো বা ইয়াগুলো ইন্টারেস্টেড পার্সনগুলো আছে যে এগুলো দিয়ে মানুষ বেশি সার্চ করে বা এগুলোর উপর মানুষ আসে তো আমরা এগুলো আমরা সিলেক্ট করে করে আমরা এখান থেকে নিতে পারি দেখেন এখানে অভাব নাই ঠিক আছে অভাব নাই ইন্টারেস্টে একটা ক্লিকের ভিতরে আমাদের সবগুলো চলে আসছে তো আমার সাথে কি কি যায় আমি যদি একটু ভালো করে দেখি যে আমাদের পার্সোনালি কোনগুলো যায় আপনার মাথা আমাদের যেগুলো থাকবে সেগুলো আপনি ইয়া করতে পারেন স্টাইল ফ্যাশন ওকে এটা নেওয়া যায় তো আমরা এখানে আইসা কপি করলাম কপি করে আমরা আমাদের এখানে ডিটেল টার্গেটিংয়ে মধ্যে এসে আমরা পেস্ট করি তো দেখেন স্টাইল ফ্যাশন চলে আসছে ঠিক আছে এভাবে কিন্তু করা যাবে দেখেন এটা কিন্তু ইন্টারেস্টেড এখানে কত অডিয়েন্স আছে অনেক অডিয়েন্স কিন্তু তো এই এই মানে কিওয়ার্ডের আন্ডারে আমি যদি শর্ট কথা বলি এটা হচ্ছে কিওয়ার্ড ঠিক আছে কিওয়ার্ডের আন্ডারে অনেকগুলো মানুষ আছে তারপরে আমার যেগুলো আমার আমার সাথে যায় আর কি আমি বুঝছি যে আমার এগুলো আমার সাথে যায় আমি ওইগুলো আমি এখান থেকে ফাইন্ড করব তো দেখি আর কোনটা কোনটা আমার ভাল লাগে পাকিস্তানি মডেল অ্যান্ড ফ্যাশন এটাও আমি দেখছি ওকে পাকিস্তানি ক্লোথিং এটা সব থেকে বেশি বাংলাদেশের মানুষ সার্চ করে আমি একটা আমার একটা স্টুডেন্ট ছিল যিনি পাকিস্তানি থ্রি পিস বিভিন্ন ধরনের পোশাক আশাক বিক্রি করে খুবই ভালো সেল করে তো এই একটা আছে এটা আমি দিয়ে দিলাম এবং এবার আসি সেকেন্ড সেকেন্ডে কি আছে Pakistani institute of fashion design okay এটা লাগবে না অনলাইন ফ্যাশন এটা আমাদের সাথে যায় মানে যেগুলো মোটামুটি ভালো মানুষ বা সার্চ করে সহজেই সেগুলো আমরা এখান থেকে টার্গেটিং করতে পারি তো এখানে দেখেন এরকম করে আপনার মনের মতো এখানে যতগুলো আছে আপনার যেগুলো যা নিউ ফ্যাশন এটাও নিতে পারেন ধরেন আমরা নেই কয়েকটা নেই এবার ওকে নিউ ফ্যাশন আমি কিন্তু এগুলো সম্পর্কে জানতাম না এগুলো কিওয়ার্ড এখানে ভালো যেমন ম্যান ফ্যাশন হতে পারে ও ম্যান ফ্যাশন হতে পারে হ্যাঁ ঠিক আছে এগুলো কিন্তু অনেক ভালো একটা সিস্টেম হইলো যে আপনি সহজেই এগুলোর টার্গেটিংগুলো বা ইন্টারেস্টেড পার্সনগুলো খুঁজে বের করতে পারবেন এই ছোট্ট একটা টুলসের মাধ্যমে ঠিক আছে তো আপনি হয়তো এতগুলো নাও জানতে পারেন আমি নিজেও জানি না এতগুলো এটার আন্ডারে এতগুলো ভালো ভালো কিওয়ার্ড আছে বা ইন্টারেস্টেড পার্সনেরগুলো ইয়ে আছে তো তো এটার মাধ্যমে কিন্তু আমরা সবগুলো বের করতে পারতেছি দেখেন অভাব নাই ঠিক আছে তো এখানে দেখি আর কোনটা যায় আর্ট অ্যান্ড ফ্যাশন এটা যায় বিউটি অ্যান্ড ফ্যাশন এটার সাথে যারা কানেক্টেড আছে আমরা তাদেরকেও ফাইন্ড করি করে ফেলি এখানে ইনক্লুড করে দেই ওকে নিউ ফ্যাশন সরি ওইটা আসে নাই কপি হয় নাই এভাবে করতে পারবেন না আপনারা ইন্টারেস্টেড পার্সনগুলোকে ইনক্লুড করতে হ্যাঁ, হ্যাঁ, পারা যাবে ওকে একদম এখন সবকিছু তো এখন পৃথিবীটাই আপডেট হয়ে গেছে আপনি যদি এগুলো নাও দেন তারপরে কিছু যায় আসে না আমি আগে বলছি ফেসবুক অনেকটাই আপডেট এখন তো এখানে আপনি ম্যানুয়ালি করলেও তো ম্যানুয়ালি তো আমরা করতেছি এখানে যেটা আমরা করছি আমরা আইডিয়ার জন্য আমরা এটা সার্চ করছি যে ফ্যাশন রিলেটেড ক্যাটাগরির সাথে কোন কোন ইন্টারেস্টেড পার্সন বা কী কী কথা লেখে সার্চ করে মানুষ বা ওরা ওই ইন্টারেস্ট পার্সনগুলো জড়িত আছে হ্যাঁ এখানে দেখেন এই এইগুলো কিওয়ার্ডের আন্ডারে কিন্তু এগুলো মানুষ কিন্তু জড়িত আছে তো এখন আমরা আমি জানি দুইটা হয়তো আমি আপনি বলতে পারতেন যে অনলাইন ফ্যাশন অনলাইন দ্বারাস দ্বারাস থেকে যারা কিনে প্রোডাক্ট কিনে তারপরে আমরা মোটামুটি কিন্তু পাঁচ সাতটা বের করতে পারতাম কিন্তু এত ডিটেলসে কিন্তু বের করতে পারতাম না তাই না এটার মাধ্যমে কি আপনি ডিটেলসে বের করতে পারতেছেন সব কিছু এই টুলসের মাধ্যমে আপনাকে মনে করেন যেটা আপনি পরিশ্রম করতেন আপনি পরিশ্রমটা করলেন না জাস্ট শর্টকাট পদ্ধতিতে আপনি ইন্টারেস্টেড পার্সনগুলোকে খুঁজে বের করলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সহজ হয়ে গেছে আর এখানে দেখেন audience size lower bound bonus okay এটা কি লিখছে বাউন্ড নাকি হ্যাঁ বাউন্ড টপিক এখানে আছে ট্রফিক হ্যাঁ অডিয়েন্স সাইজ তো এখানে দেখেন এগুলো হচ্ছে অডিয়েন্স এই যে এখানে যতগুলো আছে ধরেন এখানে আর্ট অ্যান্ড ফ্যাশনের ভিতরে এখানে মোটামুটি তিন লাখ মানুষ ইন্টারেস্টেড পারসন আছে মেবি আরও বেশি হতে পারে ওকে এগুলো হচ্ছে ইন্টারেস্টেড মানে এই প্রোডাক্টগুলো কেউ কেউ আছে এগুলো লেখা কোনো দিন ফেসবুকের ভিতরে সার্চ করছে তো ফেসবুক ধরে নিছে যে এটার সাথে ও জড়িত ঠিক আছে এবার যদি এই কিওয়ার্ডটা লেখে যদি কেউ ওইখানে ইনক্লুড করে বা ওই টার্গেটিংটা করে তাহলে কী হবে ওই মানুষের কাছে এই প্রোডাক্টগুলো শো করবে বুঝছেন ব্যাপারটা আর আজকে আমার শরীরে খুব একটা এনার্জি নাই জোরে জোরে কথা বলতে পারবো না তো ওকে এই হচ্ছে কাহিনী তো আপনি এইভাবে মোটামুটি অনেকগুলো কিন্তু পাচ্ছেন এভাবে যে কোনো কোম্পানির যে কোনো ধরনের প্রোডাক্টের আপনি ইন্টারেস্টেড পার্সনগুলো বা টার্গেটিংগুলো করতে পারবেন হ্যাঁ তো আশা করি এটা করতে পারবেন এটা কি লিঙ্কটা দিয়ে দিব নাকি বের করতে পারবেন ওকে আমি দিয়ে দিলাম ওকে দিয়ে দিছি দেখেন এরকম আপনার কিন্তু অনেক টুলস আছে হ্যাঁ এরকম অনেক টুলস আছে ইঞ্জিনস আছে এই যে একটা আছে এখানে আপনি audience audience builder dot IO এটাও আছে এখানেও আপনি কাজ করতে পারবেন এভাবে সেম মানে টুলসের কাজ হচ্ছে কি আমাদের জীবনযাত্রার সিস্টেমটা কমে আনা মানে কষ্টটা কমে আনা যেমন আমি একটা কাজ দিছিলাম হাসিবুরকে যে ইনস্টাগ্রামের ফলোয়ার লিস্টিং করা মোটামুটি দশ হাজার ফলোয়ার লিস্টিং করতে দিছিলাম ও তো মনে করেন সমানে কপি করে মনে করেন করতেছে দেখা যায় যে ওর মোটামুটি দুই তিন ঘন্টা গেছে লাস্টে দেখে কোনো ফলাফলই হয় না কিছুই হয় না আবার কেটে গেছে সবগুলো তো আমি যেটা করছি আমি এক ক্লিকে দশ হাজার ফলোয়ার লিস্টিং করে ফেলছি কারণ কি টুলসের মাধ্যমে শর্টকাট পদ্ধতি নিয়েছি আমি ঠিক আছে তো এটাও দেখেন এখান থেকেও সেমভাবে আপনি কিন্তু বের করতে পারেন হ্যাঁ এখান থেকেও বের করা যাবে সেম একই কথা তো এগুলো আপনি এটা লিখেই সার্চ করলে পাবেন যে Facebook interested targeted targeting tools হ্যাঁ এটা লিখলে আপনারা পেয়ে যাবেন এরকম অনেক টুলস আছে তো আরেকটা জিনিস আমি বলি এটাতে আপনি দুই তিনবার দুইটা তিনটা কিওয়ার্ড সার্চ করার পরে আপনাকে বলবে যে সাইন আপ করো তো আপনি যেটা করবেন এখানে সবসময় কম মোডে অন করবেন দেখেন এখানে রাইট বাটনে ক্লিক করবেন ওপেন দ্য লিঙ্ক ইন এনকম মানে উইন্ডো হ্যাঁ এখানে আপনার ক্লিক করবেন তৃতীয় নাম্বারটা তাহলে কি মনে করেন আপনার হিস্টোরি আর থাকলো না তাদের কাছে তো এটা একটা মেথড বুঝিয়ে দিলাম তো এটা আমাদের করা শেষ তো আমাদের টার্গেটিং মোটামুটি কমপ্লিট ওকে এখানে audience small increase size audience ads more location detail targeting okay location তো দেওয়াই আছে অল বাংলাদেশ আরও সিলেক্ট করতে বলতেছে ঠিক আছে আমি আমি আপনাদেরকে দেখাইলাম আপাতত আমি এগুলো দিচ্ছি না কারণ হচ্ছে অডিয়েন্স সাইজ অনেক ছোট দেখাচ্ছে মেবি ওকে এগুলো আমি কেটে দিই আমার সিলেক্ট করতে হবে না চলে গেছে এবার ল্যাঙ্গুয়েজটা এসে আপনি এখানে দিতে পারেন English okay English all English দিতে পারেন অথবা ইংলিশ ইউএসএ এটাই সব থেকে বেশি ইউজ হয় তো আমরা এটা দিয়ে এবার এটা এখানে আসি হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট বা প্লেসমেন্ট আপনার অ্যাডটা কোথায় কোথায় প্লেসমেন্ট হবে সেটা আপনাকে চাইলে ম্যানুয়ালে এখান থেকে আপনি ইয়া করে দিতে পারেন অথবা অটো দিয়ে দিতে পারেন যে তার ফেসবুকের যে ইয়ে আছে অ্যালগোরিদম আছে তারা অটোমেটিকলি এটা নিয়ে নেবে যে কোথায় কোথায় দিলে আমাদের ভালো ফলাফল আসবে তো আপনি যদি আপনার ছবিগুলো যদি বা আপনার ইমেজ যদি বা আপনার ভিডিওগুলো যদি অ্যাকুরেট না হয় তাহলে আপনাকে বলে দিবে যে অটোমেটিকলি করো না তুমি এখানে এখানে প্রবলেম হয়েছে তুমি চাইলে এগুলো অপশনটা বাদ দাও যেমন এখানে কি কি আছে আমি যদি ম্যানুয়ালিতে দেখি যেমন এখানে ভিডিও আছে স্টোরি রিলস আছে ইনস্টা আছে তারপরে এরকম সার্চ আছে অনেকগুলো জায়গায় আমাদের ব্যানারের সাইজ নাও পড়তে পারে সেই জন্য যখন ওরা ওইখানে বলে দিবে অটোমেটিকলি যে এখানে এটা বাদ দাও তাহলে আমরা ম্যানুয়ালি এসে এটা করবো আপাতত এটা সবসময় ফেসবুক রিকমেন্ড করে যে আপনারা এখানে এসে অটোমেটিকলাই দিবেন তো আমরা এটা দেওয়ার পরে এবার আমরা নেক্সট করব নেক্সট করি এবার এখানে এসে আপনি একটা নাম দিবেন যে কোনো একটা নাম দিতে পারেন বিডি শপিং দিয়ে দিই হ্যাঁ তো ওকে এখানে অবশ্যই যদি আপনার ফেসবুকটা সিলেক্ট করা আছে কিনা এটা ভালো করে দেখে নেবেন আইডেন্টিটি তো এখানে এসে যদি আপনার ফেসবুকের ইয়া ফেসবুকের সাথে যদি ইনস্টাগ্রাম কানেক্ট থাকে সেটা এখান থেকে আপনি কানেক্ট করে নিতে পারবেন যদি না থাকে দরকার নাই ঠিক আছে অ্যাড ক্রিয়েশন অ্যাড যদি আপনার কোনো পোস্ট যদি তৈরি করা থাকে সেটা আপনি এখান থেকে ইউজ এক্সটেন্টিং পোস্ট এখানে আপনারা ক্লিক করতে পারেন তাহলে ওই পোস্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন সেটা কিভাবে ধরেন এই এই পেজের ভিতরে যদি কোনো পোস্ট থাকে তাহলে আমি চাচ্ছি যে ওই ভিডিওটা আমি সিলেক্ট করে দেবো ধরেন এই ভিডিও একটা আছে এটা আমি সিলেক্ট করে দিতে চাচ্ছি ধরেন এখানে আমার ওই ভিডিওটা থাকবে তো আমি এটা সিলেক্ট করে দিব দেখেন ভিডিওটা চলে আসলো ঠিক আছে তো আর যদি মনে করেন না আমি নতুন একটা ভিডিও তৈরি করছি সেটা আমার ফেসবুকের পেজের ভিতরে দেখাবে না জাস্ট মানুষগুলো দেখানোর জন্য এখন এখানে কিছু কথা আছে ঠিক আছে যেমন কখনো কখনো কারো কারো পেজের ভিতরে গেলে দেখা যায় অনেক লাইক কমেন্ট ভিউ হয়েছে কিন্তু অন্য কোনো ভিডিওর ভিতরে দেখায় না অ্যাড বন্ধ করে দিলেও কিন্তু এখানে সেই জায়গায় আপনার পেজ মানে পোস্টের ভিতরে কত লাইক হয়েছে কতজন ফলো করছে এগুলো সব দেখতে পারবেন এখানে মানে লাভ রেক দিছে হা দিছে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন কিন্তু যদি আপনি ক্রিয়েটে পোস্ট দেন নতুন পোস্ট এই পোস্টটা আপনার ফেসবুকের যে ইয়া আছে মানে পোস্ট যে করেন ওই জায়গায় শো করবে না মানে যদি আপনি নতুন পেজ মানে ক্রিয়েট অ্যাড করেন তাহলে ওইখানে শো করবে না কিন্তু এখানে দিলে আপনাকে এটাতে প্রচুর কাজে দিবে ঠিক আছে আপনার কি এই কথাটা বুঝতে পারছেন না বুঝলে বলেন তাহলে আমি আবার একটু ভাইঙ্গে বলি আরেকবার ওকে আমারও মনে হইতেছে যে এই জায়গাটা বোঝা একটু টাফ ধরেন আপনার একটা পেজ আছে হ্যাঁ আমরা যাই আমাদের একটা পেজে যাই ধরেন এটা আমাদের একটা পেজ হ্যাঁ তো এই পোস্টটা আমি চাচ্ছি যে আমাদের নিচে একটা ভিডিও আছে একটু আসুক হ্যাঁ যদি আমি এখানে আসি না ধরেন আমার এই ভিডিওটা আমি চাচ্ছি যে আমি ফেসবুকের আমি এটাতে পোস্ট করব। ঠিক আছে আমি এই পোস্টটা আমি চাচ্ছি যে আমার অ্যাডটা চালাবো এই পোস্টটাই আমি একজাক্টলি অ্যাডটা চালাবো কিন্তু যত ভিউ হবে এঙ্গেজমেন্ট হবে লাইক পড়বে কমেন্ট পড়বে সব কিছু আমি এইটার ভিতরে দেখতে পারবো হ্যাঁ এটা আপনার কাছে অটোমেটিকলি থাকবে আপনার পোস্ট করা থাকবে হ্যাঁ আর যদি নতুনে ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনার এখানে আসবে না এই যে এখানে যে আপনার আর নিউজ পেড আছে না নিউজ পিড এই নিউজ পিডের এই জায়গায় আসবে না ওইটা হচ্ছে অ্যাডের জায়গায় শো করবে অ্যাডটা বন্ধ করে দিবেন ওইটার অস্তিত্ব থাকবে না আপনি কোনো জায়গায় দেখতে পারবেন না কিন্তু যদি আপনি পোস্টটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার এই পোস্টের কত কি রিয়াকশন হলো সব কিছু সারা জীবন থেকে যাবে এখানে এবার কনসেপ্ট ক্লিয়ার না আসতে কথা হইল তার মানে এখনো বুঝেন নাই বুঝতে পারছি ওকে আবার বলি আমি ধরেন এখানে মুকুল ইন্ডিয়া থেকে মুকুল ধরেন এটা একটা কন্টেন্ট আমার এটা কিন্তু আমার দেওয়া আছে কোথায় এই ফেসবুক নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের ফেসবুক পেজে হ্যাঁ এখানে নিউ স্পিডে দেওয়া আছে এটা কিন্তু নিউ স্পিড মানে যতগুলো পোস্ট করবো সবগুলো এখানে দেখা যাবে নিউ স্পিডে তাই না এবার এই বিজ্ঞাপনটাই মানে এই ছবিটাই ধরেন আমি এটা ছাড়বো না না সাইরা আমি আমার ফেসবুকের অ্যাডের ওইখানে দিব কিন্তু মানুষ ওটা দেখবে যতক্ষণ আমি বিজ্ঞাপন চালাবো কিন্তু এখানে কেউ দেখতে পারবে না কত লাইক পড়লো কমেন্ট পড়লো শেয়ার পড়লো এখানে কেউ দেখতে পারবে না এই পোস্টটাই যদি এখানে এখানে এটা দিতে হবে না মানে নিউজ পিডে থাকবে না কিন্তু ওইখানে থাকবে তো এই হচ্ছে কাহিনী তো আমরা যেহেতু চাচ্ছি যে আমাদের ভিডিও ভিউ দেখানো মানুষ দেখুক দেন আমাদের রিচও অনেক বেশি হোক যাতে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বেড়ে যায় শুধু উদ্দেশ্য কি আমাদের ভিউ এবং আমাদেরকে নিজেদেরকে প্রমোট করা সেই জন্য আমরা কি করব আমাদের পেজের যে কোনো একটা পোস্ট আমরা এখানে দিয়ে দিব আর যদি মনে করেন না আমাদের পেজের কোনো পোস্ট দেবো না স্পেশালি পোস্টগুলো হবে তাহলে আপনাকে ক্রিয়েট এ নিউ পোস্ট এখানে ক্লিক করে নিতে হবে ক্রিয়েট এ নিউ পোস্ট বা ক্রিয়েট অ্যাড নতুন একটা অ্যাড রান করবেন এখানে এই হচ্ছে কাহিনী তো এটা করা শেষ হয়ে গেলে এবার দেখেন এটা যে আমি বিজ্ঞাপনটা দিলাম এখানে দেখেন লেখা আছে সাইন আপ যদি আপনার এটা যদি কোনো ধরেন লিড জেনারেশন রিলেটেড যদি কোনো মনে চায় যে আমি এই ভিডিওর মাধ্যমে যারা এই ভিডিওটা ইন্টারেস্টেড পারসন তারা এখানে এসে সাইন আপ করুক তাদের জিমেলটা বা তাদের ফোন নাম্বারটা দেখ তাহলে আপনি কি করবেন সাইন আপ দিবেন আর যদি মনে হয় না আমি চাচ্ছি যে এই পোস্টটাতে আইসা মানুষ কি করে এটা আমি কেটে দিই অ্যাকশন বাটনটা ওকে এবার দেখেন কোনো অ্যাকশন বাটন নাই এবার রাখেন এখানে দেখেন অ্যাডে অ্যাড টু অ্যাকশন এখানে আমি বাটনে ক্লিক করব। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার এই ভিডিওটাতে কি আমার এই ভিডিওটা দেখার পরে কেউ যদি ভালো লাগে আমাদের ইনস্টিটিউট ধরেন এটা একটা আমাদের ইনস্টিটিউটের ভিডিও তো কেউ যদি ভালো লাগে আমাদের ইউটিউবে যা সাবস্ক্রাইব করতে পারে অথবা আমাদের অন্য অন্য যে ইউটিউবের যে ভিডিও আছে চাইলে ওইটাও আমরা এখান থেকে মানে লিঙ্ক করে দিলে সেটা এখানে শো করবে যেমন কিভাবে আমরা ধরেন আমি চাচ্ছি যে আমার আরেকটা ভিডিও ইউটিউবে আছে ওইটা আমি এখানে প্রচার করব ঠিক আছে তো লিঙ্ক আছে ওইটা আমি এখানে এই লিঙ্কের মাধ্যমে প্রচার করব তাহলে আমি কি করব এখানে ক্লিক করব এখানে এসে আমাদের যে ইউটিউবের ভিডিও লিঙ্কটা আছে আমি যদি একটু দেখি ভিডিওটা একটু ভালো করে দেখবেন মনোযোগ দিয়ে হ্যাঁ তাহলে অনেক কিছু আশা করি আবার ভালোভাবে বুঝতে পারবেন আমার কথা হয়তো মাথার উপর দিয়ে এখন যাইতে পারে তারপরে ট্রাই করতেছি যতটা সহজভাবে বলা যায় ধরেন আমার এই একটা ভিডিও ইনস্টাগ্রাম আমি চাচ্ছি যে আমি এখানে যে বিজ্ঞাপনটা দিছি ওকে ধরেন আমি চাচ্ছি যে আমি এখানে যে সেট ধরেন আমি চাচ্ছি যে এখানে আমি যে বিজ্ঞাপনটা দিচ্ছি এই বিজ্ঞাপনের মানুষটা পছন্দ করার পরে আমি চাই যে আমাদের আরও কিছু ভিডিও আছে মানে ইউটিউবে তারা ওইগুলো দেখুক তো তাহলে আমি কি করব আমার এই ভিডিওটা আমি চাচ্ছি যে ওইটার সাথে প্রমোশন করতে তাহলে আমি এই ভিডিওর লিঙ্কটা কপি করব কপি করে এই যে ওয়াস মোর এখানে দিলাম না এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব দিয়ে দেয়া দিয়ে দেওয়ার পরে আপডেট করে দিব আপডেট পোস্ট তো এবার কি হবে দেখি দেখেন এখানে ওয়াস নাও বাটন চলে আসলো হ্যাঁ ভিডিও ইউটিউবের ভিডিও চলে আসলো এখানে যদি কেউ কেউ যখন ক্লিক করবে এই ভিডিওটা দেখার পরে যে ইন্টারেস্টেড হবে তারা কিন্তু এখানে ক্লিক করবে তাই না ক্লিক করলে কি হবে আমাদের ইউটিউবে এই ভিডিওটা দেখা শুরু হয়ে যাবে প্লে শুরু হয়ে যাবে এটা আর যদি মনে করেন না আমি চাচ্ছি যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার করবে মানে সাবস্ক্রাইব করবে সহজ কথা তাহলে আমি যেটা করব এই যে আমি আমার হোমের এখানে আসবো হোমে এখানে এসে এই যে উপরে দেখেন একটা লিঙ্ক আছে এটা আপনি দিয়ে দিতে পারেন অথবা ভিডিওর এখানে আসবেন হ্যাঁ ভিডিওর এখানে আসলে আপনার আরেকটা লিঙ্ক বেরোবে দেখেন এটা হচ্ছে আপনার লিঙ্ক যদি কোনো তৈরি করা থাকে তাহলে এখানে যেমন আমার নাম আছে ফ্রিলান্সার রাজু ফ্রিলান্সার রাজুর পরে ভিডিওর আগে মানে স্লাশের আগ পর্যন্ত আপনি কপি করুন কপি করে এখানে বলে দিতে পারেন যে সাবস্ক্রাইব করো তাহলে আমি ধরেন কল নাও অ্যাকশন বাটনে যা ক্লিক করি এখানে আমি দিয়ে দিতেছি ধরেন সাবস্ক্রাইব জানি কেউ করে তো আমি এখানে এসে আমাদের এই ইউটিউবের এই সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রিপশনের যে ইটা আছে এটা আমি দিয়ে দিলাম এবার দেখেন এখানে সাবস্ক্রিপশন বাটনটা চলে আসবে দেখছেন আবার যদি মনে হয় যে না আমি এটা চাচ্ছি না আমি চাচ্ছি যদি কেউ এই ভিডিওটা পছন্দ করে তারা যেন আমাকে মেসেজ করে তাহলে আপনি মেসেজ বাটনটা এখানে সেট করে দেন তাহলে শেষ আপনার ফেসবুকে মেসেজ করবে বিষয়টা বোঝা গেছে হ্যালো তো এইভাবে আপনি চাইলে কি ইয়া করতে পারেন এখানে আপনি চাইলে একটা অটোমেটিক একটা মেসেজ জেনারেট করে দিতে পারেন বা মেসেজ লিখে দিতে পারেন কেউ যখন আপনার ভিডিওর উপরে ক্লিক করবে তখন তার কাছে একটা মেসেজ চলে যাবে তখন তিনি এটা সিলেক্ট করতে পারেন যদিও আমি চাচ্ছি যে এটা ভিডিও প্রমোশনের জন্য তো আমি চাই না যে আমি এই মেসেজ বাটনটা দিতে হ্যাঁ তো আমি চাচ্ছি যে বাটনটা আমি চেঞ্জ করে দিয়ে আমি ধরেন ওয়াচ নাও বাটনটা দিয়ে দিব অথবা লার্ন মোড দিতে পারেন যদি আপনার ওয়েবসাইটে যদি কোনো মানুষকে পাঠানোর দরকার পড়ে তাহলে লার্ন মোড দিয়ে দিবেন তাহলে ওয়েবসাইটের ভিতরে মানুষ কি চলে যাবে এখানে ক্লিক করে আপনি যা খুশি দিতে পারেন যদি আপনার ধরেন আমরা যদি অ্যাপ রিলেটেড কোনো কিছু ডাউনলোড করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখানে একটা লিঙ্ক সেট করে দেবো ডাউনলোড লিঙ্ক সেটা আপনার উপর নির্ভর করবে আপনার প্রোডাক্টগুলো কি রিলেটেড হবে ঠিক আছে তো আমি অবশ্য সবসময় ভিডিও ভিউর জন্য ওয়াচটাই সিলেক্ট করাই বেটার হবে এবং এখান থেকে আমরা চাইলে ভিডিওটা দিতে পারি অথবা আমরা এখানে সাবস্ক্রাইবারটা দিতে পারি ওকে সাবস্ক্রাইবার লিঙ্ক এখানে দেওয়া আছে আমি এটা দিয়ে দিলাম আপাতত এটা তো ইউটিউবের ভিডিও মানে ফেসবুকে অ্যাড দিব তাই না না না না এখানে উদ্দেশ্য হচ্ছে কি আপনি একসাথে কয়টা কাজ করতে পারতেছেন আপনি বুঝেন আপনার এখানে দরকার কি আপনি চাচ্ছেন যে ফেসবুকের মাধ্যমে আপনার ভিডিও প্রমোশন করতে তাহলে কি হবে আপনার পেজটা ফেসবুকে প্রচার করতেছেন আমার কথা বুঝতে হবে এবার আপনার লাভ অংশ হচ্ছে কি আপনার সবথেকে বেটার অপশন হবে কি যে আপনি একসাথে আবার ইউটিউবটাও প্রচার করতে পারতেছেন ধরেন আপনার এই ভিডিওটা তো আপনি মানুষকে দেখাবেন এখন আপনি চাচ্ছেন যে না আমার একটা ইউটিউব আছে আমি চাচ্ছি যে আমার ইউটিউবের চ্যানেলটাও যেন আমার মানুষ দেখে বা পছন্দ করে আমার ভিডিওগুলো তখন আমি যেটা করবো এখানে আমাদের ইউটিউব সাইটটা সেট করে দেব আমাদের ফেসবুক পেজ সহ ইউটিউব অ্যাকাউন্ট মানে ইউটিউব অ্যাকাউন্ট দুইটাই একসাথে প্রমোট হচ্ছে বিষয়টা বোঝা গেছে তো আমরা তো ফার্স্ট টাইমে চিন্তা ভাবনা করছি কি আমরা জাস্ট ভিডিও বানাবো এখানে আমাদের যেটা লাভ হলো ভিডিও ভিউ হচ্ছে আমরা ফেসবুকের কাছ থেকে ভিউ নিতেছি পাশাপাশি কিছু আমজনতা আছে যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করবে তারা আমাদের ইউটিউবকে সাবস্ক্রাইব করতে করবে তাহলে আমি একসাথে অনেকগুলো মানে কাজ করতে পারতাছি একটা অ্যাডের মাধ্যমে এটাই হচ্ছে ভিডিও ভিউয়ের অ্যাডের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে মানে আলাদা আপনাকে ইউটিউবের জন্য খরচ করতে হইতেছে না একটা ইউটিউবে বিজ্ঞাপন রান করতে গেলে কিন্তু হ্যাঁ ভালোই টাকা খরচ পড়ে ঠিক আছে তো এখানে আপনি একসাথে দুইটা কাজ করতেছেন ফেসবুকের ক্লায়েন্টগুলো বা ফেসবুকের যে অডিয়েন্সগুলো আছে সেগুলোকে আপনি ইউটিউবের দিকে কনভার্ট করতেছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা কি ওকে এখানে আমি জিনিসটা দেখাই নাই আবার দেখাই এটা আমি বলছি যে ইউজ দ্য এক্সটেকশন মানে এক্সটেং পোস্ট মানে হচ্ছে কি আপনার পোস্ট যদি ফেসবুকের পেজের ভিতরে থাকে মানে আপনার ফেসবুকের পেজের ভিতরে এই পোস্টটা থাকতে হবে আপনার নিউজ ফিডে বা আপনার প্রোফাইলে সহজ কথা যদি বলি প্রোফাইলে আপনার পেজ ভিডিওটা থাকতে হবে তাই না তো আপনি যদি এটা থাকে তাহলে আপনি কি এই এই অপশনটা সিলেক্ট করবেন আর যদি না থাকে যে মনে করেন না আমি চাচ্ছি যে এই ভিডিওটা আমি দিব না আমার পেজের ভিতরে শো করবে না কিন্তু মানুষ আমার ভিডিওগুলো দেখবে আমি যতদিন অ্যাড চালাবো ততদিন দেখবে তারপরে অ্যাড বন্ধ করে দিলে মানুষ দেখতে পারবে না শেষ তাহলে আপনাকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবো ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে কীভাবে করে আমরা ক্রিয়েট অ্যাডের উপর ক্লিক করব ধরেন আমি ক্লিক করলাম এখান থেকে ধরেন অ্যাড এ ভিডিও একটা ভিডিও আপনাকে আনতে হবে এই ক্ষেত্রে আপনার লাভ হবে না লাভ হবে না বলতে কি আপনার তেমন একটা লাভ হবে না তো ফেসবুকের ভিডিও যদি থাকে আপনার পেজের ভিডিওটা প্রমোশন করলে রিচগুলো ধরে রাখবে ফেসবুক কিন্তু এই ক্ষেত্রে ধরে রাখতেছে না ঠিক আছে ধরেন এখানে এসে আপলোড করলেন ভিডিও অথবা এখানে আরও কিছু আছে ইউটিউব ভিডিও আমরা লিঙ্ক করে দিতে পারবো এটা খুব একটা ভালো হয় না আমার আমার যতদূর মনে মানে ইয়া হইতে তো ধরেন এখানে যদি আপনার কোনো ভিডিও আপলোড করা দরকার পড়ে বাইরে থেকে কোনো ভিডিও আনার দরকার পড়ে তাহলে এখানে আপনি এখানে দিয়ে দিলেন আপলোডে ক্লিক করবেন একটু সময় নেবে যদিও তো ধরেন আমাদের আমাদের ইয়েতে চলে আসলো ডেস্কটপে চলে আসলো আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটা থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলেই ওপেনে ক্লিক করলে এখানে চলে আসবে ঠিক আছে আর যদি মনে করেন না আমি চাচ্ছি যে আমার ইউটিউবের কোনো ভিডিও আমি এখানে প্রচার করতে চাচ্ছি তাহলে এখানে এসে অ্যাকাউন্ট ভিডিও অথবা ভিডিও ইউআরএল এখানে এনে দিতে হবে দেখি আমাদের ভিডিও ইউআরএলে কাজ করে কিনা ধরেন এটা হচ্ছে আমাদের ভিডিও ইউআরএল ওকে দেখি এখানে কাজ করে কিনা ওকে এল এখানে এসে আমরা এটা দিয়ে দিলাম দেখেন এখানে ভিডিও চলে আসবে একশো পার্সেন্ট হয়ে গেছে তাহলে ইউটিউবের ভিডিও আমরা প্রচার করতে পারবো সেক্ষেত্রে আমাদের একটা প্রচার হইলো ইউটিউবের ভিডিও প্রচার হইলো চলে আসবে সমস্যা নেই ইনক্লুডিং করতেছে একটু সময় তো লাগবেই আমি কেটে দিই হ্যাঁ আশা করি এই বিষয়টা করতে পারবেন ক্রিয়েটেড ওকে আমি তাহলে আমি এভাবে করব না কারণ হচ্ছে এভাবে খুব একটা ফল দেয় না হ্যাঁ তো এখানে দেখেন ভিডিও একটা চলে আসছে প্রসেসিং চলতেছে একটু সময় লাগলে পরে চলে আসবে আর আমাদের হাতে খুব একটা সময় নেই দুই মিনিট আছে তো তো আমরা যেটা করবো সবসময় ক্রিয়েটে ইউজ দ্য এক্সট্রেকশন পোস্ট এখানে আমরা এটা সিলেক্ট করবো অটোমেটিকলি আমাদের যে ফেসবুকে পেজের ভেতরে যদি কোনো পোস্ট থাকে সেটা এখানে চলে আসবে তো আমরা এখানে কমপ্লিটলি করার পরে এবার আমরা এখান থেকে পাবলিশ করে দেব ওকে পাবলিশে ক্লিক করবেন আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে এটা যদি আমার লাগবে না পাবলিশের অপশনটা এগুলো আমি কেটে দেই হ্যাঁ করা যাবে এভাবে কোনো ভিডিও প্রমোশন করতে পারবেন এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমরা এটা আপাতত পজ করে দিই অ্যাড ক্যাম্পেনের এখানে এসে ওকে যদি কোনো সময় পেজ রিলোড করতে হয় উপরে দেখেন একটা জায়গা আছে এখান থেকে আইসা রিলোড করবেন যদি বারে বারে এখানে এসে এখানে থেকে রিলোড করেন তাহলে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে তো এখানে এসে রিলোড করবেন হ্যাঁ আপডেট করবেন জাস্ট আপডেট তো এবার বলেন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন না আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আমি বেশিক্ষণ থাকবো না ওকে ঠিক আছে তাহলে ওকে ঠিক আছে তাহলে তাহলে আসি আজকের মতো হ্যাঁ দেখা হচ্ছে Next